আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না একটা জঞ্জাল সাফ করার ছেলে যদি বিশ্বের অন্যতম ক্রিকেটার হতে পারে তাহলে তুমি কেন পারবে না একটা চায়ের দোকানে কাজ করার ছেলে যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে তুমি কেন পারবে না একটা সাধারণ পেট্রোল পাম্পে কাজ করা লোক যদি দেশের সেরা বিজনেসম্যান হতে পারে তাহলে তুমি কেন পারবে না নিজের স্কুল টিম থেকে বাদ দেওয়ার পরেও যদি কেউ দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হতে পারে তাহলে তুমি কেন পারবে না একটা কলেজ ড্রপ আউট স্টুডেন্ট যদি নিজের কলেজের টপারদেরই নিজের কোম্পানিতে কাজে লাগাতে পারে তাহলে তুমি কেন পারবে না একটা ছেলে যার সাথে তার গার্লফ্রেন্ড ব্রেকআপ করে নেয় এবং তাকে সমস্ত সোশ্যাল সাইট ব্লক করে দেয় সে যদি বিশ্বের সেরা সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে তাহলে তুমি কেন পারবে না যদি কোনো ব্যক্তি ন হাজার নশো নিরানব্বই বার ফেল করার পরেও দশ হাজার বার চেষ্টা চালিয়ে বাল্ব আবিষ্কার করে ফেলে তাহলে তুমি কেন পারবে না একটা ব্যক্তি পরপর আটবার ভোটে হেরে যাওয়ার পরেও যদি নবারের বেলায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে তুমি কেন পারবে না নাথিং ইজ ইম্পসিবল শুধু একটা ভিতরে আগুনের দরকার যেটা স্পার্ক তোমাদের মধ্যেই আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করো আর নিজের মন্তব্য কমেন্টে জানাও আর আমার আওয়াজ যদি প্রথমবার শুনে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ